আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সকলে মহান আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন রাতের অন্ধকারে যে দোয়া মহান আল্লাহ তাআলা ফেরত দেন না চলুন জেনে নেই রাতের ইবাদত ও দোয়া আল্লাহর কাছে অনেক মর্যাদা ও সম্মানের রাতের দোয়া ও ইবাদতের তাওহিদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহ তালার কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তালা ফেরত দেন না বান্দার সব দোয়া আল্লাহ তালা কবুল করে নেন আদিসে এসেছে রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা তার ওই দোয়া কবুল করেন

ওয়ালা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই তার জন্যই সকল রাজত্ব ও তার জন্যই সকল প্রশংসা এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশালী মহাপবিত্র আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আল্লাহ সবার চেয়ে বড় নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত অতপর পড়তে হবে রব্বিকে ফিরলি অর্থাৎ হে আমার রব আমাকে ক্ষমা করুন রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তৃতীয়াংশকে বোঝায় এ সময় নবী করিম সাল আলী ওয়াসাল্লাম ও সাহাবারা নফল নামাজ কোরআন তেলাওয়াত জিকির আসকার ও মোরাকাবা করতেন এছাড়া রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম প্রায় সারা রাতি আল্লাহ তালার দরবারে নামাজ কান্নাকাটি নফল ইবাদতে মুশগুল থাকতেন তিনি শেষ রাতে বিভিন্ন নফল ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন তারপর উঠে ফজরের নামাজ আদায় করতেন সাহাবাদের অনেকেই নবীজিকে অনুসরণ করে সারা রাত ইবাদত করতেন যদিও নবীজি চাইতেন না যে তারা এত কষ্ট করুক রহমতের সময় হলো রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এ সময় প্রকৃতি থাকে নীরব পরিবার পরিজনও থাকে ঘুমিয়ে জাগতিক কোনো কর্মকাজেরও তারা থাকে না ফলে এ সময় আল্লাহর ধ্যান মোরাকাবা নফল নামাজ আদায় জিকির আজকার দুরুদ ও তাজবিহ তাহলিলে অতি উত্তম সময় গভীর রাতের এই ইবাদতগুলো এত মন দিয়ে করা যায় যে এতে সাধকরা সাধনার সোপান অতিক্রমে উৎকৃষ্ট সুযোগ পান রাতের তৃতীয় অংশে ইবাদতের কথা কোরআন ও হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে বলা হয়েছে এ সময় আল্লাহ তালা বান্দার ডাকে অধিক সাড়া দেন তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন তাকে ডাকতে বলেন তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন হজরত আবু হুরাইরা রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন আমাদের প্রতিপালকের প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশে অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন হে বান্দা আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা কবুল করব আমার কাছে তোমরা কি চাও কি চাওয়ার আছে আমি তা দান করব আমার কাছে তোমার জীবনের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের গুনাহ মাফ করে দেব সই বুখারি শরীফের ছয় হাজার নয়শো ছিয়াশি নম্বর হাদিস এভাবে আল্লাহ তালা ফজরের আগ পর্যন্ত তার বান্দাদের ডাকতে থাকেন আর যে বান্দা তার মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারেন আল্লাহর নিকট কাকুতি মিনতি করতে পারেন রহমতের আমলের বদৌলতে তার ভাগ্যের দরজা খুলে যায় সুবাহান এই রহমতের সময় যা কিছু আমল করা হয় তা সবগুলো মূলত নফল ইবাদত ফরজ ইবাদত পালন করা আমাদের অবশ্য কর্তব্য তাই নফল ইবাদতকে অতিরিক্ত কাজের সঙ্গে তুলনা করা যায় সেজন্য এর ফজিলত তো বেশি তাই সুযোগ পেলেই বেশি বেশি নফল ইবাদত করা উত্তম অনেকেই আছি আমরা ফরজ নামাজ পড়ে তাড়াতাড়ি করে নামাজ শেষ করে ফেলি নফল নামাজ পড়ার দিকে তেমন কোনো গুরুত্ব দেয় না অথচ হাদিসে সিতে আল্লাহ তাঁরা বলেন যখন আমার বান্দা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করে তখন আমি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করি এমতো অবস্থায় আমি তার কর্ণ হই যা দ্বারা সে শ্রবণ করে আমি তার চক্ষু হই যা দ্বারা সে দর্শন করে আমি তার হাত হই যা দ্বারা সে ধারণ করে আমি তার পদযুগল হই যা দ্বারা সে হেঁটে বেড়ায় এমন অবস্থায় সে আমার কাছে যা কিছু চায় আমি তার সঙ্গে সঙ্গে দান করি সহি বুখারি শরীফের ছয় হাজার আটান্ন নম্বর হাদিস শেষ রাত বা রহমতের সময়ে ইবাদতে একাগ্রতা স্থাপন করা সহজ হাদিসে আছে সে সাথে বান্দা আল্লাহ পাকের খুবই নৈকট্য লাভ করে থাকে শেষ রাতে নফল ইবাদত তোবা ইস্তেকফার কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন আমল করে মহান আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে মোনাজাত করলে আল্লাহ তাআলা দয়া করে আমাদের তার রহমতের ছায়াতলে জায়গা করে দিবেন বলে আশা করা যায় রহমতের প্রহর শেষ রাতের আমলের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া আল্লাহ তাআলা আমাদের শেষ রাতের বিভিন্ন আমলের প্রতি মনোনিবেশ করার তৌফিক দান করুক আমিন আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রাতে জেগে উঠে এ দোয়ার মাধ্যমে প্রার্থনা করারও তৌফিক দান করুন আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে অফির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত